জয়দা আমি হ্যাঁ। মানে এত মনে পড়ছে একটা ছোট কবিতা মনে পড়ছে বলবো তুমি কবিতাটা নিশ্চয়ই পড়েছো তোমাকে চাই আমি তোমাকে চাই তোমাকে ছাড়া নেই শান্তি নেই রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন রভসে দাও দাও সমুদ্রের শিয়রে পাকে পাকে ফসফরাস অন্ধকারে চুল এলিয়ে দাও নখরে নীল হোক শুভ্র বুক তোমাকে চাই আমি তোমাকে চাই হেঁকেছে অস্থির অশ্বখুর জ্বলেছে পদে পদে বিদ্যুতের তীব্র শব্দের আত্মনাদ তোমাকে ছাড়া নেই শান্তি নেই গোলাপ ফুল আমি ছুঁয়েছি ঢের রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন হ্যাঁ, অরুণ কুমার সরকার কোন সময়ের কবিতা এটা এসব আমি মানে এক্স্যাক্টলি তারিখ বলতে পারবো না তারিখ আমি বলছি সময়টা অরুণ কুমার সরকার মানে কোন সময় থেকে মানে কোন সময় উনি এইটা আমার মনে হয় হয়তোবা চারের বা পাঁচের সময় হয় মানে পাঁচের দশকে বা চারের আচ্ছা। দশকে হবে আমি ভুলি কিন্তু দেখো যদি চার বা পাঁচের দশকও হয় আজকেও তুমি বলো এটাই কিন্তু কত আধুনিক তাই না সে তো